নরসিংদী রেলওয়ে স্টেশনের এক তরুণীকে হেনস্থা করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে গত বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে আসা ওই তরুণী ও দুই তরুণের সঙ্গে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন ওই তরুণী ও দুই তরুণ সকাল পৌনে ছয়টা পর্যন্ত স্টেশনটির এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এ সময় স্টেশনে মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে জিজ্ঞাসা করেন এটা কি পোশাক পরেছ তুমি তরুণীও পাল্টা প্রশ্ন করেন আপনার তাতে কি সমস্যা হচ্ছে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এর মধ্যে সেই বিতর্কে যোগ দেন স্টেশনে অবস্থানরত কয়েকজন ব্যক্তি ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় ওই তরুণীকে ঘিরে রেখেছে একদল ব্যক্তি এর মধ্যেই এক নারী উত্তেজিত অবস্থায় তার সঙ্গে কথা বলছেন বয়স্ক এক ব্যক্তিও তার পোশাক নিয়ে কথা বলছেন এক পর্যায়ে ওই তরুণী সেখান থেকে চলে যেতে চাইলে ওই নারী দৌড়ে তাকে ধরে ফেলেন এ সময় অশ্লীল গালিগালাজ করতে করতে তার পোশাক ধরে টান দেন ওই নারী কোনো রকমে নিজেকে সামলে দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে চলে যান তরুণী এই সময় তার সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর করতে দেখা যায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তিকে পরে নরসিন্দি মডেল থানার পুলিশ রেল স্টেশনে এসে তাদের ঢাকা ট্রেনে উঠিয়ে দেয় নরসিন্দি রেলওয়ে পুলিশ পাড়ির ইনচার্জ এমায়েদুল জাহেদি জানান ওই দিন পরনের পোশাক নিয়ে স্টেশনে যাত্রীদের মাধ্যমে ওই তরুণী হেনস্থার শিকার হয়েছেন তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করতে রাজি হয়নি বলে দাবি করেন তিনি